আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আনিকা তাসনিম আজ আট এপ্রিল বাংলাদেশ স্কাউটস দিবস স্কাউটিং করব স্মার্ট বাংলাদেশ করব এই প্রতিপাদ্যে সারা দেশে দিবসটি পালিত হচ্ছে উনিশশো সালের এই দিনে স্বাধীন বাংলাদেশে বয় স্কাউট সমিতি গঠিত হয় উনিশশো সালে বিশ্ব স্কাউট সংস্থার একশো পাঁচতম সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশ স্কাউট সমিতি দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ হচ্ছে জাতীয় স্কাউট কাউন্সিল এর প্রধান ও চিফ স্কাউট হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতি উনিশশো সালে বয় স্কাউট সমিতির নাম বাংলাদেশ স্কাউটস নামকরণ করা হয় মেয়েদের সুযোগ দেওয়ার জন্য উনিশশো সালে গার্ল ইন স্কাউটিং চালু করা হয় বর্তমানে বাংলাদেশ স্কাউটসের সদস্য বাইশ লাখ দশ হাজার বিশ্বের ষষ্ঠ বৃহত্তম স্কাউট বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরসার কাছে অস্ত্র সরবরাহের অভিযোগ মোহাম্মদ আরিফ হোসেন নাইগা নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে তিনটি ওয়ান শুটার গান একটি থ্রি কোয়ার্টার গান পাঁচ রাউন্ড তাজা কার্তুজ একটি মোবাইল সহ নগদ টাকা উদ্ধার করা হয় আজ দুপুরে কক্সবাজার র্যাব পনেরোর অধিনায়ক lieutenant colonel Saiful Alam Suman battalion সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি জানিয়েছেন সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পের আগ্নেয়াস্ত্রের উৎস উদ্ঘাটনের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র্যাব এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয় টেকনাফে বর্ডার বাংলাদেশ অভিযান চালিয়ে বিশ হাজার পিস ইয়াবা সহ একজন মাদক কারবারিকে আটক করেছে আজ শনিবার ভোরে মিয়ানমার সীমান্তের আজমি জোড়া নামক এলাকায় বিজিবি এ অভিযান চালায় বিজিবির টেকনাফ দুই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন তিনি জানান গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে মিয়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে পাচার হয়ে আসতে পারে এই ভিত্তিতে বিজিবি অভিযানে যায় এ সময় রফিক মিয়া নামক একজনকে আটক করা হয় আটককৃত মাদক কারবারিকে জব্দকৃত ইয়াবা সহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে আর কদিন পরে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর এ উপলক্ষে টেকনাফ ঈদের বাজার জমে উঠেছে মার্কেটগুলোতে কেনাকাটা করতে ভিড় করছেন ক্রেতারা পৌর শহরের Burmese market Alo shopping complex Gani market Samrat market সহ বিভিন্ন শপিং মলে বেচার ধুম পড়েছে ব্যবসায়ীরা বলছেন করোনার পর এবছরই স্বাভাবিক ঈদের বাজার হচ্ছে সব ধরনের ক্রেতাদের পছন্দের পোশাকও কালেকশন রয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ ঈদ বাজার নির্বিঘ্ন করতে শহরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাশাপাশি জাল টাকা প্রতিরোধে বসানো হয়েছে মেশিন আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা দশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা উনচল্লিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আজ ইফতার সন্ধ্যা ছটা তেরো মিনিটে সেহেরের শেষ সময় রাত চারটা বিশ মিনিটে এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল এগারোটা চল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা ছটা পনেরো মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা ছটা পনেরো মিনিটে চলবে রাত এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত এগারোটা আটচল্লিশ মিনিটে চলবে ভোর ছটা একুশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে ভোর ছটা একুশ মিনিটে চলবে আগামীকাল দুপুর বারোটা পনেরো মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল নটা বেজে পঁচিশ মিনিটে